আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি শেপ নিয়ে কাজ করতে পারেন আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে একটি মান্থলি বাজেট চিট তৈরি করতে হয় তো মান্থলি বাজেট চিট এখানে আপনি যদি চার্ট কোনো চার্ট অ্যাড করতে চান যেমন আমি শেপ নিলাম শেপ নিয়ে এখানে স্মার্ট শেপ রয়েছে এখানে শেপ নিয়ে আপনি কিন্তু এগুলোকে মার্ক করে দিতে পারেন এভাবে এবং এগুলোকে চাইলে আপনি রাউন্ড করে দিতে পারেন তো যাক আমি এটি দেখাচ্ছি না আমি একটু স্মার্টলিভাবে দেখাবো যেমন শেপ স্মার্ট আর্ট যেটি স্মার্ট আর্টের ভিতরে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন হ্যাঁ অনেকগুলো অপশন পাবেন সাপোজ আমি একটি অপশন ধরে আপনাকে দেখাচ্ছি যেমন এই অপশনটি যদি আমি নিই এখানে লিস্ট রয়েছে এবং প্রসেস রয়েছে এবং সার্কেল আকারে রয়েছে আপনি যেভাবে চান সেভাবে কিন্তু এটি নিতে পারবেন এবং আপনার চার্ট যে রয়েছে এই চার্টটি কিন্তু মডিফাই করতে পারবেন যে কোনো স্টাইল অনেকগুলো স্টাইল দেওয়া রয়েছে এবং পিকচার মোড যেগুলো রয়েছে এবং অফলাইনে হ্যাঁ এরকম অনেক কিছু রয়েছে তো আমরা এখান থেকে সাপোজ যে কোনো একটি নেই যেমন এটি নিয়ে নিলাম এটি নিয়ে নিলাম এখানে কি এখানে আমাদের হলো মান্থলি এমও যেমন শুধু এম বিল দিলাম এম বিল দিয়ে দিলাম হ্যাঁ মান্থলি বিল যেটি মান্থলি বিল বোঝালাম আমি আপাতত এটিকে আমরা যদি আর একটু ছোটো করে দিই হ্যাঁ ছোটো করে দিলাম সাইটে কিন্তু আমাদের লেখা চলে আসলে মান্থলি বিল এখন ফার্স্ট এক্সিটি আমাদের ছিল ফোন বিল ফোন বিল এরপর কি কারেন্ট বিল কারেন্ট বিল এ ফুড বিল হ্যাঁ ফুড বিল এবং ক্লোথ বিল অথবা স্কুল বিলও তো হতে পারে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে যেহেতু স্কুল বিল এটি কিন্তু নিয়ে এলাম এবং রেডিয়ার এখন আমি যদি বাইরে ক্লিক করি এটি কিন্তু হয়ে গেল এখন আপনি যদি চান যে আমি এটিকে রাখবো না অথবা আমার আরেকটি দরকার তাহলে এটিকে ধরে মুভ করা যায় মুভ করতে পারবেন কন্ট্রোল প্লাস এটি হচ্ছে না যদিও হ্যাঁ আপনি এখানে আসার পর যদি এন্টার দেন তাহলে কিন্তু আরেকটি ঘর বেড়ে গেল এখন আমি এখানে cloth school college sure double L G college college bill দিয়ে দিলাম অ্যাড করলাম তো এভাবে আপনি কিন্তু এটিকে বাড়াতে কমাতে পারতেছেন যদি আপনার বেশি লাগে এর ভিতরে এটিকে আপনি বাড়াতে কমাতে পারবেন তো অ্যাম্বিল মান্থলি বিল এটি আমাদের চলে আসলো এখানে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর উপরের দিকে আপনি চাকান তাহলে কিন্তু স্মার্ট আর টুলস নামে দুটি অপশন আপনি পেয়ে যাবেন একটি হলো ডিজাইন আর একটি হলো ফরম্যাট আমি ফার্স্টে ডিজাইনটা নিয়ে একটু কথা বলি ডিজাইনটার ভিতরে দেখেন এখানে কিন্তু আমি এই শেপটি নিয়েছিলাম স্মার্ট আর্ট এটি আপনি যদি এখন চেঞ্জ করতে চান এভাবে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন যেমন এটি নিলাম এরপর ভালো লাগতেছে এটা নিলাম তারপর এটা নিলাম যেটা ভালো লাগে মন খুশি মতো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এটা খুব ভালো এরপর এটা নিতে পারবেন যে কোনো কিছু আপনি কিন্তু এখান থেকে মডিফাই করতে পারতেছেন এবং লুক আপ এখানে কিন্তু আপনি কার্সার নেওয়ার সাথে সাথে এটি কিন্তু এখানে প্রিভিউ করতেছে তো প্রিভিউ দেখতে পারতেছেন তো প্রিভিউ এটি খুব সুন্দর একটি ফিচার এক্সেলের ভিতরে এটা হচ্ছে আপনি পাচ্ছেন এটি আপনার ভাগ্য আমি মনে করি খুবই সুন্দর একটি ফিচার তো আমরা এটি রাখছি এরপর আপনি যদি কালার চেঞ্জ করতে চান আমি কালার চেঞ্জ করব কি ধরনের কালার দেব হ্যাঁ আমাদের এই চারটিকে আমরা একটু ই করে নিই এই সাইডে নিয়ে আসলাম যাতে বোঝা যায় এখন দেখেন এখানে কিন্তু কালার বিভিন্ন কালার চলে আসলো এখানে কিন্তু বিভিন্ন কালার চলে আসলো সাপোজ এটি আমি ক্লিক দিচ্ছি এখানে কিন্তু এক একটার এক এক কালার চলে আসলো এবং এই কালারগুলোর ভিতরে আবার একটু মডিফাইড রয়েছে ব্যাকগ্রাউন্ড এবং আদার সাইড এবং যেমন একটু শ্যাডো এবং এটা যদি আমি দিই দেখেন এটা কিন্তু সাইড রাউন্ড একটি আসছে রাউন্ড কালার রয়েছে ব্যাকগ্রাউন্ডে এবং এখানে কিন্তু আরও অনেকগুলো জটিল ভাবা যায় দেখেন একদম থ্রি ডির মতো থ্রি ডি লুক আপ কিন্তু চলে আসলো থ্রি ডি লুক আপ এবং একটি চকলেট চকলেট ভাব চলে আসছে তাই না যেটা চকলেট প্রেমী তো যা এটি কালার ছিল কালারের ভেতরে অনেকগুলো অপশন এখানে আবার অনেকগুলো অপশন রয়েছে আপনি যদি এখন কালার চেঞ্জ করতে চান এখন কালার চেঞ্জ করতে পারবেন কালার এনি টাইম চেঞ্জ করতে পারবেন নো প্রবলেম আমরা যদি ভিন্ন ধর্মী কালার দেয় যেমন এক একটা এক এক কালার এটাই মনে হয় বেশি একটু ভালো লাগে এই কালারটা হ্যাঁ এই কালারটা ভালো লাগে তো খুব সুন্দর এরপর আমরা যদি ফরম্যাট চান যেমন যেমন এই ফরম্যাটে যদি চলে আসি এরপর এখানে ট্রিক্স এই যে সাপোজ এখানে ক্লিক দিলাম এখন এই টেক্সটের কালারটা কী হবে এখান থেকে কিন্তু মডিফাই করতে পারতেছেন আপনি এই টেক্সটের জন্য এখন আমার আমাদের এটিকে একটু অন্য সাইটে নিতে হবে আমরা এই সাইটে নিয়ে আসছি দেখার সুবিধার্থে এটি অন্য কোনো কারণ নেই এটা ক্লিক করলাম এরপর দেখেন এটা কিন্তু বিভিন্ন কালার আকৃতি হ্যাঁ দিতে পারা যাচ্ছে এখন যদি আপনি চান এটা কি কালার দেবো ওই কালার দেবো এই কালার এই কালার হ্যাঁ অ্যামাজিং গুড সব ফিচার আপনি এখান থেকে চুজ করতে পারতেছেন একদম স্ট্রাইক আমরা যারা ক্লাম বোর্ড খেলি তারা কিন্তু দেখতো স্ট্রাইকের মতো হয়ে গেল এটা এটা তো এভাবে কিন্তু আপনি এগুলোকে স্টেপ বাই স্টেপ এক একটার এক এক কালার মডিফাই করতে পারেন আমি যদি এটি দিই এটিকে ক্লিক করতে হবে আপনি যদি এখানে দেন তাহলে কিন্তু টেক্সটের কালার পরিবর্তন হবে দেখেন এটা কিন্তু টেক্সটের কালার পরিবর্তন হচ্ছে না পুরোটি হয়েছে যদিও আমি এভাবে ক্লিক করলাম এভাবে এটির কালার দিয়ে দিলাম এবং এটিকে এনাদার কালার এটি হ্যাঁ এই কালারটি বেশি হয়ে যাচ্ছে এটা দুইটি কালার হয়েছে না এটিকে আরেকটি ভিন্ন কালার দিয়ে দিই কালার তো আমাদের রয়েছে যেহেতু অন্য কালার দিয়ে দিলাম তো এভাবে কিন্তু আপনি এটিকে মডিফাই করতে পারেন তো এরপর আমরা যদি চাই যে ফরম্যাটের ভিতরে এখানে কিন্তু টেক্সট রয়েছে টেক্সটের কালারগুলোকে যদি আপনি সাইজ করতে চান তাহলে কিন্তু সাইজ করতে পারেন হ্যাঁ গুড এখানে অনেকগুলো কালার রয়েছে আপনি যে কোনো একটি কালার দিতে পারেন যে কোনো স্টাইল এই কালারটি মনে হয় ভালো লাগছে এরপর যদি টেক্সট ফিল যেমন টেক্সটে ব্ল্যাক এটা দিলে কি হয় আমরা এই সাইডে নিয়ে আসছি যেমন টেক্সট ফিল টেক্সট ফিল এটা চলে না টেক্সট আউটলাইন আমরা যদি আউটলাইন দিতে চাই তাহলে কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে এবং ইফেক্ট শ্যাডো দিবেন শ্যাডো কী ধরনের শ্যাডো অনেক ধরনের শ্যাডো রয়েছে এখানে আমরা কিন্তু শেডও দিতে পারতেছি এবং রিফ্লেকশন রিফ্লেকশনটা কীরকম আসবে কতটুকু নিচে আসবে এবং গ্রো কতটুকু গ্রো হবে কালার হ্যাঁ যেটা ফটোশপের ভাষায় স্ট্রোক বলা হয় আপনি স্ট্রোক কতটুকু দিবেন না দিবেন হ্যাঁ এখান থেকে এটা দিতে পারছেন এবং ব্রেভেল এই লেখাগুলোকে লেখাগুলোর ভিতরে কিন্তু আপনি স্টাইল করতে পারতেছেন আচ্ছা এভাবে এটি করা যাবে থ্রি ডি আপনি যদি এটিকে থ্রি করতে চান থ্রি রোটেশন সেটিও করতে পারেন বিভিন্ন সাইজও রয়েছে এখানে এগুলো যদি আমরা ফটোশপ দিয়ে করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক টাইম লেগে যাবে অনেক টাইম এইরকম একটি লোক আপ দাঁড় করাতে আপনার ঘাম বেরিয়ে যাবে অনেক টাইম লাগবে যে সিস্টেমগুলো আপনি শুধু একটু যাচাই বাছাই করার মাধ্যমে ক্লিক করার মাধ্যমে কিন্তু করতে পারতেছেন এবং লেখাগুলোকে যদি এটি জটিল একটি ফিচার আপনি লেখাগুলোকে যদি রাউন্ডলি করতে চান এক সাইডে নিতে চান যেমন রাউন্ড এভাবে করতে চান তাহলে সেটাই কিন্তু পসিবল কিন্তু এভাবে লেখাগুলো হয়তো বা একটু বোঝা যাবে না বুঝতে একটু অসুবিধা হবে তো যে লেখাটি বোঝা যায় যে স্টাইলে ওই স্টাইলটি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন অথবা আমরা যদি এই স্টাইলটি অ্যাপ্লাই নাও করি তাহলেও কিন্তু আমাদের সাইটটি অনেক ভালো লাগতেছে কিন্তু এখানে এখানে কিন্তু টেক্সটগুলো বোঝা যায় এরকমও অনেক টেক্সট রয়েছে আপনি যেমন এটি যদি দেন তাহলে কিন্তু এগুলো সবই বোঝা যাচ্ছে মানে আপাতত দিয়ে দিচ্ছে হ্যাঁ এরপর আরও যদি স্টাইল লাগে আরও স্টাইল কিন্তু এখানে রয়েছে যেমন বিং ফরওয়ার্ড রয়েছে এবং সিলেকশন প্যান হ্যাঁ গ্রুপ পড়তে পারবেন অ্যালাইন রয়েছে যাক এগুলো আমরা যদি স্টাইল দিয়েছি আশা করি এটি অনেক এত স্টাইল লাগে না যদিও তো এভাবে আপনি কিন্তু একটি আপনি চার্ট তৈরি করতে পারেন আপনার মেন যে সিটটি রয়েছে এই সিটি আঙ্গিকে এভাবে একটি চার্ট তৈরি করে ফেলতে পারেন খুব সুন্দর একটি চার্ট এবং অনেক চার্ট রয়েছে যেগুলো আপনি এখানে যে টাকা পয়সা পার্সেন্টেজ এগুলোর উপরে ডিপেন্ড করেও কিন্তু অটো একটি চার্ট তৈরি করে দেয় সেটি নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো তো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ